মাংস কাটার ব্যাপারি ভাই কাটা দিমু নলি করছে আয় এখন গালাগালি করো আয় অবস্থা ভাই বেরাদার কি অবস্থা সবার আজকে আমরা কথা বলবো স্কুল কলেজের মেয়েদের নিয়ে খেলা হবে খেলা হবে কি বলছিস তুই মাংস কাটার ব্যাপারি ভাই কাটটা আরে ভাই আজব তো এই মাইয়া বলে কি মাইয়ার লাইগা করতে পারি ছয় রাউন্ডের গুলি আরে নিজেই একটা মাইয়া আবার বলছে যে আমি রাসে লাগের মতো নাই ওই এখন মাইয়া দেখলে দৌড়াইয়া পালা এই মাইয়ার ডান্স দেখো এরা স্কুল কলেজে লেখাপড়া করতে যায় নাকি এই ধরনের টিকটক ভিডিও মেক করতে যায় ভালো কথা বলে জ্ঞানের কথা ছোটবেলায় যারা কোলে নিয়ে ঘুরতো এখন তারাই প্রেমের প্রস্তাব দেয় তাই তো দেবে আপু তোমরা যেরকম ভাইয়া সেই রকম কাজ কি বলছিস তুই তাও সত্য তুই নাটক করবি আগে বলতি দুইজনে মিললাম মুভি করতাম হ্যাঁ ভাই আপনি আগে শুরু করে ভাই ভাই এলাকায় নতুন চলেন ফিটিং দিয়ে আসি চল ওই আসসালামু ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তুমি কে লাগে নতুন জি ভাইয়া ও আচ্ছা যদি কোনো সমস্যা পড়ো তাহলে আমাদের জানাবা ভালো কথা বলেছেন কি সালাম শত্রুকেও বন্ধু বানিয়ে দেয় তাই সালামই হোক সম্পর্কের বাঁধন জ্ঞানের কথা আজকে আব্বারে কই দিতে আমার একটা সিরি পছন্দ আছে আরে ভাই তোমার তো সাহসী নেই বলবে কি করে আব্বা কি হয়েছে না আব্বা ওই পরশু দিন জব্বার ভাইয়ের বিয়া তো পাশের ক্ষেতের হলুদ গুলা উড়ায় রেখে দিছি নিচে ভালো পাড়া ওরে পাড়া ওরে পাড়ায় পারি নাই এই মেয়েগুলো স্কুল কলেজে গিয়ে যেভাবে টিকটক ভিডিও মেক করে ছেলেরা যে পাগল এগুলো দেখার পর পুরোই পাগল হয়ে যাবে পদে ঘাটে প্রীতি হবে না কেন আপু যেভাবে শ্বাস করছো কি হতে রসের জিলাপি খাওয়াইলো আমার মা আমাকে দেখার জন্য পুরো নয় মাস অপেক্ষা করেছিল আরে এই মাইয়া বলে কি আমি তো শুনেছি যে মায়েরা তার সন্তানের মুখ দেখার জন্য পুরাই দশ মাস দশ দিন অপেক্ষা করতো আর এই মাইয়া তো বলছে নয় মাস ঘটনা কি আর তুমি দুইটা মেসেজ দিয়ে আমার সাথে দেখা করতে চাও ও তাই এই ঘটনা তা আপু তোমাকে দেখা করার জন্য কে বলেছে টাইম পাস করার জন্য প্রেম করার কি দরকার কাটা চামচ দিয়ে চা খেলে তো হয় আরে ভাই বলছে কি কাটা চামচ দিয়ে কি চা খাওয়া যায় নাকি শোনা গো আমার খুব কষ্ট বল কি গো আমার লগে করবানি শালা আপনি কে তোমার জামাই আপনার সাথে প্রেম করে আমি কি করব সবাই যা করে করবা থাক ভাই আমার প্রেম করা লাগবো না কিন্তু মানে সালে খোপড়ি তোড় খোপড়ি চোখের দরজা খুলি মনের পর্দা তুলি আমি তো এতদিন শুনি নাই ভাই যে চোখের দরজা মনের পর্দা থাকে যতবার তোমাকে দেখেছি কতবার দেখেছেন আপু জানি না প্লিজ দিন দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তুমি সুখে থাক ছাড়বো কেন শিক্ষা হইছে এখন এখন সার্টিফিকেট না নিলে মানুষ কি বলবে তোমার বাপ মাও তো আমার খারাপ কথা বলবে অর্ধেক প্রেম করে সার্টিফিকেট নিতে পারলো না লোকে সিসি করবে না বোকা মেয়ে তোমার সাথে প্রেম করি मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो अरे ছেলেরা লুচ্চা আসলে লুচ্চা কে ছেলে না জানি না সবচেয়ে বড় লুচ্চা তো মেয়েরা কি বলছিস তুই দেখবেন বাসর ঘরে আগে যায় বয়ে থে তাও সত্য ভাবতে অবাক লাগতাছে একদিন আমিও প্রেম করুম আর রাতে ভাত খাওয়ার পর বলুম বাবু তুমি না খেলে আমিও খামো না আমি তো কিছুই বুঝতে পারতেছি না ও আই করছে আয় এখন গালাগালি করো আয় না আপু আমি যাব না সেটা তোর দেখবো আয় কালার করে কালা তুই রূপনগরের রানী রে তুই গালাগালি করস আয় ক্যামেরার সামনে আয় আয়া গালাগালি কর আয় কেন তোর মতো জামাই পেয়ে আমার জীবনটা শেষ মানে, মানে, মানে, ভালো কথা বলেছে জ্ঞানের কথা কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার তবু